দিতে পারেন কোনো সমস্যা নেই আলাইকুম জি দাওয়াতুল হিকমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ভিডিও এডিটিং কোর্সের প্রথম ক্লাসে আছেন আপনারা সবাইকে দাওয়াতুল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা খুব বেশি যেহেতু আমাদের ক্লাসগুলো খুব শর্ট টাইমে হবে তো আমরা চেষ্টা করবো শর্ট টাইমে বেশি কিছু শিখে ফেলার অযথা সময় নষ্ট না করার জন্য তো আপনারা আপনাদেরকে আপনাদেরকে আমরা যেই অ্যাপটা দিয়ে শেখাবো সেটা হচ্ছে ইনশর্ট নামে একটা অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে অ্যাপটা ইনশর্ট আচ্ছা তার আগে আমি হচ্ছে আমার পয়েন্টটা টর্ন করে নেই তাহলে আপনাদের হয়তো বুঝতে হবে যে মানে কোথায় আমি ট্যাপ করতেছি সেটা বুঝতে পারবেন আচ্ছা এখন মনে হয় আমি কোথায় কোথায় ট্যাপ করতেছি আপনারা বুঝতে পারছেন তাই না জি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা যে অ্যাপটা ইউজ করব সেটা হচ্ছে ইনশর্ট নামের এই অ্যাপটা তো এটার আইকনটা দেখতে এরকম আপনারা প্লে স্টোরে গিয়ে ইনশর্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমি সবাইকে গিয়ে দেখা দিয়েছি হ্যাঁ লিংক পাঠিয়ে দিয়ে দিচ্ছি সবাইকে আচ্ছা অ্যান্ড্রয়েড এবং অ্যাপল স্টোরে পেয়ে যাবেন এটা আচ্ছা এবং আপনারা খুব দ্রুত ইনস্টলেশনটা কমপ্লিট করে ফেলেন যেহেতু এটা খুব বেশি কমপ্লেক্স কোনো কিছু না শুধুমাত্র জাস্ট ইনস্টলে ট্যাপ করলে হবে আমার এখানে ইনস্টল করা আছে বলে জাস্ট ওপেন শো করতেছে তো আমি ইনস্টলেশন হওয়া পর্যন্ত একটু ওয়েট করি আপনারা ইনস্টলেশনটা কমপ্লিট করে ফেলেন আর ইনস্টলেশন কমপ্লিট হলে অবশ্যই আমাকে জানাবেন যে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে যে আমার কমপ্লিট আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ। অনেকেই বলছেন আপনাদের আগে থেকে আছে। তো আপনারা আগে থেকে কাজও জানেন মনে হয়। বেশি কিছু কাজ জেনে থাকতে পারেন। যদি সবাই জেনে থাকেন তাহলে হয়তো আমাদের বেসিককে বেশি সময় না দিলেও হবে। আর যদি সবাই বিগিনার হন তাহলে আমাদের বেসিকে সময় দিতে হবে। তো আপনাদের অবস্থানটা অবশ্যই আমাকে ক্লিয়ার করবেন যে আপনারা আসলে আমি আমি একেবারে বিগিনার ভাই। <laughs> অনেক ভাই দেখি ইনবক্স করছেন যে ওনাদের কাছে আছে অলরেডি হ্যাঁ, না কিছু বেশি প্র্যাকটিস করছেন আমি মানে বেশিরভাগই ইনশটে আমি শুধু বেসিক ফটো টোটো এডিট করতে এডিটিং করতাম অত ফটো জয়েন করতাম এটাই করতাম বেশি কিছু করিনি আর কি মানে একসঙ্গে চারটা পাঁচটা ফটো একসঙ্গে করে দিয়ে দিতাম আর কি যে কুইজের বিজয়ীদের নামগুলো প্রকাশ করতাম ইনশট থেকে আচ্ছা ভিডিও আচ্ছা। জয়া লাগাতাম এগুলোই করতাম আর কি আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা এখন পর্যন্ত অনেকে বলছেন যে আপনাদের কাছে আছে। সবার ইনস্টলেশন মোটামুটি কমপ্লিট হয়েছে কিনা একটু জানাবেন ইনশাল্লাহ যে আপনারা সবাই বলবেন কেউ ইনস্টলেশন বাকি আছে কিনা? মহিলারা আপনারা চ্যাটে বলবেন প্লিজ। মনে হচ্ছে সবারই হয়ে গেছে। জি, যদি সবার হয়ে গিয়ে থাকে তাহলে আমরা ইন্টারফেস ইন্টারফেসের দিকে আগাবো। তো আমাদের এখানে দেখেন এটা এমন একটা অ্যাপ, অ্যাপ্লিকেশন দিয়ে ফটো এডিটও করা যায় এবং ভিডিও এডিটিং ও করা যায়। এটা একটা খুব ভালো লেগেছে আমার কাছে। যদিও আমি ফোনে কাজ খুবই কম করি। আর আমি ইনশর্টের সাথে খুব বেশি দিন পরিচিত না। তবে মোবাইলের অ্যাপ গুলাতে হচ্ছে বেসিক্স এর মধ্যে খুব বেশি বেশ কিছু কাজ বেশি করা যায় এটাতে আমার কাছে মনে হয়েছে মানে ফ্রিতে অনেক বেশি ফিচার দিচ্ছে এরা এর একটা প্রিমিয়াম ভার্সনও আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তারা আপনারা যদি কারোর মনে হয় যে প্রিমিয়াম ইউজার হবে দেখেন তো বাংলাদেশি টাকা কত টাকা ক্লিক করে দেখেন তো খুব বেশি না ভাই এটা ওয়ান মান্থ একশো পঁচিশ টাকা বিডিটি আর যদি ফার্স্ট ইয়ার এক বছরে চারশো পঁচিশ টাকা আর পঁচিশশো টাকা দিয়ে ওয়ান টাইম পারচেজ মানে লাইফ টাইম। ঠিক আছে। তো আমরা প্রথমে ভিডিওতে যখন ট্যাপ করব, ভিডিওতে গেলে আমাদের ইনবক্সের হয়তো ভিডিওগুলো শো করবে। আমার ফোনে খুব বেশি স্টক ভিডিও নেই। আমি এর মধ্যে থেকে একটা ভিডিও আপাতত নিচ্ছি ডেমো পারপাসে এখান থেকে আপনারা বিভিন্ন মেটেরিয়ালও ইউজ করতে পারেন যেখানে স্টক কিছু ফুটেজ এদের থাকে আপনি এখান থেকে আপনার চাইলে যে কোনো মেটেরিয়াল আপনি নিতে পারেন এখানে কিছু ইন্ট্রো আছে কিছু আউটপ্রো আছে ঠিক আছে আর এখান থেকে ট্রানজেকশন গুলো আপনি ডাউনলোড করে রাখলে হবে কি এই ট্রানজেকশন গুলো কিন্তু আপনি পরবর্তীতেও কাজে লাগাতে পারবেন মেটেরিয়াল বলতে এটা আপনার একটা স্টকের মতো যে এখানে আপনার এই স্টক গুলো রয়েছে যেগুলো আপনি পরবর্তীতে আপনার কাজে লাগাতে পারবেন অ্যাটমসফিয়ার গুলাও সুন্দর এগুলা হচ্ছে ভিডিওর উপরে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করার জন্য লাগে এগুলোর কাজ আমরা ভবিষ্যতে দেখবো ইনশাল্লাহ এখানে দেখেন সোশ্যাল কিছু অপশন রয়েছে যেগুলো আমাদের ওই যে সোশ্যাল মিডিয়ার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে লাগে যেমন ইউটিউবের সাবস্ক্রাইব যে অপশনটা সেটা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা টিভি স্ক্রিনের মতো আর এটা হচ্ছে লাইভ ফেসবুক লাইভ চলাকালীন সময় যেমন একটা হার্ট ওঠানামা চলে যায় সেটার একটা গ্রিন স্ক্রিন আর কি এটা টিকটকের একটা ইন্টারফেস দেওয়া আছে এটা ইনস্টাগ্রামের একটা ইন্টারফেস দেওয়া আছে আর গ্রিন স্ক্রিনের মধ্যে অনেক বেশ কিছু ই দেওয়া আছে যেগুলো আপনাদের ভিএফএক্স এর কিছু কিছু কাজ করতে পারবেন ফোনে খুব বেশি কমপ্লেক্স কাজ করা যায় না এখানে বেশ কিছু স্টক পিকচারও আছে যেগুলো হচ্ছে যেমন ধরেন একটা মোবাইল ইন্টারফেস দেওয়া আছে ক্যামেরা একটা ইন্টারফেস আছে একটা মোবাইলে কলিং এর একটা ইন্টারফেস আছে কিছু ফেস্টিভালস এর কিছু ই আছে এগুলো আপনার যদি যেটা আপনার পছন্দ হবে আপনি এখানে দেখেন একটা ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনটাতে ট্যাপ করলে ডাউনলোড হয়ে যাবে তো আমি এখন আপাতত কিছু ট্রানজিশন ডাউনলোড করে রাখি যেগুলো হয়তো আমার কাজে লাগতে পারে দেখেন খুব বেশি সময় কিন্তু লাগলো না এগুলো সব এরকমই খুব বেশি সময় লাগার কথাও না আর আমি দু একটা অ্যাটমসফিয়ার ডাউনলোড করে নিব আচ্ছা তো আমরা আপাতত একটা স্টক যে ভিডিও আমি এটা একটা সিলেক্ট করলাম করে আমি নেক্সট স্টেপে যাচ্ছি তো এখন দেখেন আজকে যতটুকু আমরা আলোচনা করব বেসিক সম্পর্কে এর ইন্টারফেসের বেসিক সম্পর্কে আজকে আমরা জানবো তো এখন শুরুতে দেখেন আমাদের এই নিচে যেটা আছে এটাকে টাইমলাইন বলে দেখতে পাচ্ছেন কিনা টাইমলাইনটা হচ্ছে আপনার টোটাল ভিডিওর একটা প্রিভিউ শো করবে এবং আপনার এটা যদি আপনি দুই আঙ্গুল দিয়ে ট্যাপ করে এটা ছোট বড় করতে পারবেন যদি স্ট্রেস করেন তাহলে বড় হবে আর যদি আপনি ছোট করেন তাহলে চাইলে ছোট করতে পারবেন দেখেন এখন কত ছোট হয়ে গিয়েছে আর যদি আপনার অনেক সূক্ষ্ম কাজ করতে হয় যেমন ধরেন এটা একটা তিপ্পান্ন সেকেন্ডের ক্লিপ তো আপনি চাচ্ছেন কোনো একটা ফ্রেম ওয়াইজ কাজ করবেন আর ফ্রেম যারা বলতে যারা বোঝেন না সেটা আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে একটা এক একটা ভিডিও মূলত আসলে অনেকগুলো ফটোর সমন্বয় অনেকগুলো পিকচারের সমন্বয় সাধারণত যখন আমাদের মোবাইল ক্যামেরা বা কোনো একটা ভিডিও ক্যামেরা ভিডিও শুট করে তখন তার শাটারটা টোটালটাই খোলা থাকে এবং এটা প্রত্যেক সেকেন্ডে মিনিমাম পঁচিশ থেকে ত্রিশটা ফটো শুট করে এবং আপনারা জানেন যে ভিডিওর একটা রেড রেট বলা হয় যে 20 এফপিএস মানে টোয়েন্টি ফ্রেম পার সেকেন্ড অথবা 30 এফপিএস অথবা বলা যায় থার্টি শর্টস পার সেকেন্ড। আবার এমনও হয় যে যেগুলো খুব স্লো মো ক্যামেরা যেগুলো আছে সেগুলোকে 1000 এফপিএস এ শুট করা হয়। সেক্ষেত্রে দেখেন যে ওই যে বেলুন-টেলুন সিদ্ধ করার সময় দেখা যাচ্ছে একটা পানি ভর্তি একটা বেলুনকে সিদ্ধ করছে একটা সুচ প্রত্যেকটা ফ্রেমই আপনি দেখতে পাচ্ছেন যে কখন সেটা শুট করতেছে এবং আস্তে আস্তে পানিটা ছড়িয়ে পড়তেছে বেলুনটা ফেটে যাচ্ছে এরকম ভিডিও আপনারা দেখে থাকবেন তো এটা হায়ার ফ্রেম পার সেকেন্ডে যেসব ক্যামেরা সেসব শুট করতে পারে সেই ক্যামেরাতে এগুলো সম্ভব কিন্তু আমাদের মোবাইলে নর্মালি দেখবেন যে হয়তো থার্টি এফপিএস বা সিক্সটি এফপিএস এর বেশি শুট করা যায় না তো আপনার হয় কি যখন ভিডিও এডিটিং এর কোনো ডিপ কাজ করতে যাবেন তখন আপনাকে ফ্রেম ওয়াইজও কাজ করা লাগতে পারে টোয়েন্টি এফপিএস মানে হচ্ছে একটা মিনিটের মধ্যে এক- একটা মিনিট বলছি একটা সেকেন্ডের মধ্যে পঁচিশটা ফটো থাকবে তো এটা এইভাবে কিন্তু যখন আমরা ভিডিও এডিটিং এর একেবারে ডিপ কাজ করি তখন দেখা যায় যে প্রত্যেকটা ফ্রেমেও কাজ করা লাগে এবং আপনারা জানেন যে আসলে মানুষ হারাম কাজে বেশি সময় দেয় মুভি মানে টুভি এগুলোতে কিন্তু বাজেট হয় ফ্রেম পার সেকেন্ডের উপরে মানে প্রত্যেকটা ফ্রেমের উপরে তারা বাজেট নির্ধারণ করে যে এই ফ্রেমে আমরা এত টাকা খরচ করব এবং এই বাজেট শুনলে আপনার মানে মাথা নষ্ট হয়ে যাবে যে তারা এত টাকা খরচ করতেছে এই হারাম কাজের পিছনে তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা এটা আমাদের টাইম লাইন ছিল এটা চাইলে আমরা স্ট্রেস করতে পারি এটা চাইলে ছোট করতে পারি আমাদের কাজের সুবিধা অনুযায়ী আমরা ছোট বড় করে নিব এখন আসেন এটা হচ্ছে একেবারে শুরুতে আমরা আসি সেটা হচ্ছে ক্যানভাস বাম পাশে ক্যানভাস দেখতে পাচ্ছেন আপনারা ক্যানভাসটা হচ্ছে এটাই যে আমাদের আর্ট বোর্ড বলা যায় যেমন আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে যে এটার একটা কি বলে যদি আমি একটাকে ধরি পাত্র বা একটা মেন যে ধারক সেটাকে বলতে পারি ক্যানভাস যেটা আপনার মেইন প্লেস হোল্ডার আপনি এটা সাইজ যেটা দিবেন আপনার ভিডিওটাও ঠিক এক্সাক্ট সেই সাইজে হয়ে যাবে যেমন ধরেন এখন আমি আপাতত ফিট দিয়ে রেখেছি তো এটা দ্বারা আমার ভিডিও যে রেজুলেশনে ছিল এক্সাক্ট যে রেজুলেশনে শুট করা সেটা এখন শো করতেছে কিন্তু আমি যদি এখন এটাকে ওয়ান ইস টু ওয়ান করে দিই অর্থাৎ ইনস্টাগ্রামের একটা আইকন দেওয়া আছে দেখেন এখানে এখন দেখেন ওয়ান ইস টু ওয়ান এটা হয়ে যাবে দেখছেন দুই পাশে কিছুটা ব্লারি একটা ফিল তৈরি করছে অটোমেটিক্যালি তারপর সেটাকে কিন্তু স্কোয়ার শেপে নিয়ে চলে গিয়েছে ওয়ান ইস টু ওয়ান এর আর একটা ইনস্টাগ্রামে আরো একটা রেশিও হয় সেটা হচ্ছে ফোর ইস টু ফাইভ সেটা হচ্ছে এটা। আচ্ছা, আপনি চাইলে এটাকে কিন্তু জুম ইন জুম আউট করতে পারবেন। ঠিক আছে? এখানে দেখেন ছোট একটা কথা লিখতেছে পিনস টু জুম ইন মানে আপনি চাইলে ড্রাগ করে জুম করতে পারবেন। চাইলে ড্রাগ করে জুম আউট করতে পারবেন। যতটুকু আপনার সুবিধা। আর ইউটিউবের জন্য দেখেন যে 16 বাই 9 এটা হচ্ছে ইউটিউবের একটা স্ট্যান্ডার্ড সাইজ। ইউটিউবের এই রেশিওতে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়। তো আমরা ভিডিও এডিটিং এর সময় অবশ্যই খেয়াল রাখবো যে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য আসলে ভিডিও এডিটিংটা করতেছি। ফেসবুক ইনস্টাগ্রামের জন্য আমাদের ওয়ান টু ওয়ান করলেই যথেষ্ট হবে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে টিকটকের ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান আমরা দিতে পারি। তবে টিকটকের যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে নাইন ইস অর্থাৎ সিক্সটিন অর্থাৎ ইউটিউবের পোর্ট্রেট ভার্সন যেটা। ইউটিউবের সাইজটাকে পোর্ট্রেট করে দিলে যেটা হয় সেটা হচ্ছে টিকটকের যে স্ট্যান্ডার্ড সাইজ সেটা এছাড়াও আরো কিছু আপনার ভিডিওর কিছু সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধা মতো আপনারা ই করতে পারেন টু ইস টু ওয়ান এটা সম্পর্কে একটু বলে রাখি টু ইস টু ওয়ান হচ্ছে এটা ফিল্মি রেশিও বলে এটাকে মানে আমরা দেখি যে ফিল্মে যেমন দুই পাশ থেকে উপর থেকে এবং নিচ থেকে কিছুটা হচ্ছে আপনার ব্ল্যাক স্পেস রাখা হয় তো ওইটার ক্ষেত্রে আমরা টু ওয়ান রেশিও ব্যবহার করা হয়। যে আমরা যদি কোনো ভিডিও এমন করতে চাই যে তাতে একটা সিনেমাটিক লুক থাকবে তাহলে সেক্ষেত্রে two to is one ratio ব্যবহার করব এবং উপরে এবং নিচের দিকে একটু ব্ল্যাক স্পেস ব্ল্যাক কালারের কোনো একটা স্পেস তৈরি করব। তো এটার দ্বারা দেখেন আমি যেটা জুম ইন জুম আউটের একটা হুইলারও দেওয়া আছে আপনাদের কাজের সুবিধার্থে। যে হাত আঙ্গুল দিয়ে হয়তো smoothly zoom in zoom out ঠিকঠাক মতো নাও করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা যাতে এক্সাক্ট যতটুকু প্রয়োজন ততটুকু জুম ইন করতে পারি সেটা কিন্তু আমরা এটা এই হুইলার দিয়ে বা স্লাইডার যেটা বলেন না কেন এটা দিয়ে কিন্তু আমরা ই করতে পারবো মেনটেন করতে পারবো আর এটা হচ্ছে ফিট আপনি এটাকে প্রেস করে দেন টোটালটা আপনার ফিট হয়ে যাবে এটা লেফট লাইন এটা রাইট লাইন এটা হচ্ছে লেফট লাইন অর্থাৎ বাম সাইডের সাথে সবসময় মিল রাখবে লেগে থাকবে আর এটা হচ্ছে রাইট লাইন মানে আপনার ভিডিওটা বাম সাইডে ফাঁকা স্পেস তৈরি করে ডান সাইডে স্পেস রাখবে সবসময় যে মিডিল অ্যালাইনমেন্টে আমাদের দরকার হবে বিষয়টা এরকম নাও হতে পারে তো সেক্ষেত্রে এখানে একটা জিনিস দেখেন যে আপনি একবার কিন্তু লেফট অ্যালাইন করে ফেললে আপনাকে আবার ম্যানুয়ালি ড্র্যাগ করে আপনি চাইলে মিডিল পয়েন্টে নিয়ে আসতে পারবেন আবার চাইলে ফিট করে নিয়ে আপনি এটাকে জিরোতে করে দেন তাহলে কিন্তু আবার আগের অবস্থানে ফেরত আসলো তো এটার কাজ কি দেখেন আমরা ফেসবুকে এরকম ভিডিও দেখছি যে দুই পাশে দুইটা নেগেটিভ স্পেস এরকম তৈরি হয়েছে ব্লারি স্পেস এরকম ভিডিও হয়তো দেখে থাকবেন কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি যে বক্তারা যখন বক্তব্য দেন তখন লেফট লাইন রাইট লাইনের ভিডিও আপনারা দেখে থাকবেন হয়তো এই পাশ থেকে কোনো একটা দলিল দেওয়া থাকলো মানে শায়েক যে কথাটা বলছেন সে কথাটার সম্পর্কে কিছুটা ব্রিফ বা কোনো একটা হাদিস বা কোটেশন এই সাইডটাতে দেওয়া থাকলো আবার এমন হতে পারে যে আপনি রাইট করতে পারেন এই জন্য রাইট সাইডে বা লেফট সাইডে আপনি স্পেস তৈরি করে নিতে পারেন এইভাবে তো এটাই ছিল ক্যানভাসের ব্যাপারটা আমি আপাতত ওয়ান ইস টু ওয়ান রেশিওতে রাখছি এটা এরপর আসেন মিউজিকে মিউজিকটা আমরা একটু পরে দেখব মিউজিকটা আচ্ছা এরপর আসেন হচ্ছে যে স্টিকার্স স্টিকার্স একটা আপনারা বুঝতে পারতেছেন যেখানে হচ্ছে স্টিকার টাইপের কিছু জিনিসপত্র আপনি চাইলে অ্যাড করতে পারবেন এর উপরে। আপনারা এই টাইপের এলিমেন্ট দেখে থাকবেন। ফেসবুকের অনেক ভিডিওতে বা ইউটিউবের কিছু ভিডিওতে থাকে। বিশেষ করে ফেসবুকে আমি দেখেছি এরকম। যে এরকম কোনো একটা এলিমেন্ট নিয়ে তারা এই এরকম জায়গাতে বসিয়ে দিল। তো এটা কিন্তু অ্যানিমেশনও করবে, অ্যানিমেটও করবে, হ্যাঁ? আপনার এখানে যেমন দেখছেন না যে অ্যানিমেট করতেছে একটা ইমোজি, ঠিক ওরকম অ্যানিমেটও কিন্তু ইয়াতে করবে। আপনার ভিডিওর মধ্যেও করবে আচ্ছা একজন দেখছি ইনবক্সে কোশ্চেন করছেন ইনশর্টে এডিট করতে হলে বিডিটি একশো পঁচিশ কি দেখাচ্ছে আচ্ছা আপনার হয়তো বা যে ট্রায়াল ভার্সনের যে সময়সূচিটা দেয় ওরা সেই ট্রায়ালের সময়টা হয়তো এক্সপায়ার হয়ে গিয়েছে এই জন্য হয়তো আপনাকে শো করতেছে যে একশো পঁচিশ টাকা দিয়ে পারচেস করা ব্যাপারটা তো আমার মনে হয় যে আপনি রিইনস্টল করলে আবার হওয়ার কথা আর তারপরে যদি না হয় আপনি ক্লাস শেষে আমাদের ইনবক্স করতে পারেন সাইফুর রহমান ভাই আপনার সাথে ডিসকাস করে বিষয়টা ফিক্স করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা এখানে দেখেন আমাদের আরো কিছু ইমোজি আছে আমরা চাইলে এই ইমোজিগুলো ব্যবহার করতে পারি। এখানে কিন্তু আমরা কোনো কিছু নতুন ইম্পোর্ট করতে পারি। যেমন ধরেন আমাদের লোগো যেটা আছে, আমরা কিন্তু লোগোটাও এখান থেকে অ্যাড করে দিতে পারি। আচ্ছা। আমি যদি ডাউনলোড সে যাই, গিয়ে এখান থেকে আমাদের যে দাওয়াতুল হিকমার যে লোগোটা দেখেন আমি কিন্তু লোগোটা ইম্পোর্ট করে ফেলেছি। আপনি চাইলে লোগোটাকে একটা স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন যে কোনো একটা কর্নারে আপনি এটা ব্যবহার করতে পারেন আচ্ছা স্টিকার্স এর ব্যাপারটা এটাই এর মধ্যে আরো অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যেমন এই যে পেন টুলে যদি আপনি করেন এখানে অনেকগুলো অ্যানিমেশন করতে পারবেন অ্যানিমেশন দিতে পারবেন আপনি আপনি এখানে লুপ তৈরি করতে পারবেন বা হচ্ছে আহ, মোজাইক করতে পারবেন আপনার বেশ কিছু কাজ আছে এগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ তো এর মধ্যে অনেক ইমোজি প্যাকেজ আছে আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন আসলে টোটাল এত হিউজ পরিমাণ আছে যে সবগুলা একটা একটা করে দেখাটা মুশকিল অনেকগুলো হয়তো আপনাকে ডাউনলোড করতে পারবে এই দেখেন যে ইনশর্ট প্রো শো করতেছে তার মানে এটা শুধু যারা প্রো ইউজার আছে তাদের জন্যই যে নর্মাল ইউজারদের জন্য না যেগুলো ফ্রিতে আছে সেগুলো শুধুমাত্র আমরা ডাউনলোড করতে পারবো। যেমন এটা বলতে পারি, এটা তো আছেই। এটাও আছে। বাকিগুলো মনে হয় অধিকাংশ সব প্রো। তো যাই হোক আমাদের স্টিকার্সটা আমরা কেটে দিলাম। স্টিকার্স যখন দিয়েছি তখন দেখেন এখানে কিন্তু স্টিকার্সের একটা অপশন একটা থেকে গিয়েছে। এটা কিন্তু ওই যে রেকর্ডের যে স্টিকার যেটা আমি লাগিয়েছিলাম সেটা। এটা কিন্তু একটা লেয়ার হিসেবে নতুন উপরে নিয়েছে নিচের লেয়ারে হচ্ছে আপনার ভিডিওটা উপরের লেয়ারে এটা তো এইভাবে উপরে একটা একটা করে অ্যাড হবে এটারে আরো আপনি বেশ কিছু মডিফাই করতে পারেন আপনি এটাকে স্প্লিট করতে পারেন আপনি কি ফ্রেম অ্যাড করতে পারেন কি ফ্রেমের কাজও আমি দেখাবো ইনশাল্লাহ এডিটের অপশনের মধ্যে ঠিক আগের মতোই আপনি কিছু অ্যানিমেশন দিতে পারেন অ্যানিমেশন মানে এডিটের অপশনগুলো সব অলমোস্ট সেমই তো আমি এটা আপাতত আমাদের লাগছে না আমি আপাতত এটাকে ডিলিট করে দিই আচ্ছা তো স্টিকার্স আমরা দেখে ফেললাম স্টিকার্স স্টিকার্স যে ব্যাপারটা আমরা স্টিকারের মধ্যে টেক্সট অপশন আছে এখান থেকে আমরা টেক্সট ইউজ করতে পারবো আমরা চাইলে সরাসরি একটা টেক্সট অপশন আছে, ওখান থেকে টেক্সট আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে যখন আমি যেকোনো একটা কথা লিখবো টেক্সট, সেই টেক্সটটা এখানে শো করবে। Demo text. আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। এটা আমার মোজাইকটা লাগবে না। রেকর্ডের এটা দেওয়ার প্রয়োজন নেই ডেমো এটাকে সিলেক্ট করে আচ্ছা এটা ক্ষেত্রে দেখেন এখানে কিছু ফন্টস আছে হ্যাঁ আপনারা চাইলে এগুলোর ফন্ট গুলা পরিবর্তন করতে পারবেন এবং ফন্ট কিন্তু এখানে নিয়ে আপনার ই আছে ইম্পোর্ট করার কিছু অপশন রয়েছে এখানে দেখেন অনেকগুলা ফন্টস রয়েছে যেগুলো আনলক করতে গেলে হয়তো আমাকে পারচেস করতে বলতে পারে না এটা মেবি এমনিতেই ডাউনলোড হওয়ার জন্য সময় নিচ্ছে বাংলা ফোন পাওয়া যাবে হ্যাঁ, নাকি পাওয়া যাবে না আচ্ছা ফ্রি মোডে একটা আপনার ই থাকতে পারে মানে ডিসগাস্টিং বিষয় থাকতে পারে সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজটা আপনার অসহ্য লাগতে পারে বাংলা ফন্ট অ্যাভেলেবেল ভাই এখানে বাংলা ফন্ট আপনি চাইলে ইম্পোর্ট করে নিতে পারবেন যে কোনো ফন্ট শুধু বাংলা বলে না অ্যারাবিক আপনি যে কোনো ফন্টে এখানে যে অপশনটা এটা হচ্ছে ইম্পোর্টের অপশন আমি দেখাচ্ছি কিভাবে ইম্পোর্ট করবেন ইংলিশ ফন্ট হলে তো এটাই একটা মার্কেট প্লেস অপশন আছে আপনারা মার্কেট প্লেস থেকে নিতে পারেন বা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট করতে পারেন তো আমি এখন যদি ইম্পোর্টে যাই আমার এখানে কিছু ফন্ট আছে ফন্টস বাংলা আচ্ছা আমি এখান থেকে কিশলয় ফোনটা নিয়ে নিতে পারি কিশলয় এস এ ইউনিকোড এটা কিন্তু আমার ইম্পোর্ট হয়ে গেল কিন্তু দেখেন যেহেতু ইংলিশ লেখা আছে কিশোলয় এস এ ইউনিকোড এটা একটা বাংলা ফন্ট আমি লেখাটাকে চেঞ্জ করব বাংলা লেখা দিব তাহলে বুঝতে পারবেন দেখেন কত চমৎকার ফন্টটা দাওয়াতুল হিকমা ফাউন্ডেশন আমি কিন্তু কিশোরলয় এখান থেকে কালারাইজ করতে পারবো প্রথমে দেখেন কালারের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে কালারের মধ্যে প্রথম অপশনটা হচ্ছে টেক্সট আমি টেক্সটের কোন কালারটা দিতে চাই সেটা আমি এখান থেকে ফিক্স করতে পারবো আমি টেক্সটে ইস একটা কালার দিলাম আপনি চাইলে এখান থেকে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন আপনি চাইলে ম্যানুয়ালি কোনো কালার এখান থেকে চুজ করতে পারেন সেটা up to you eye dropper দিয়েও আপনি কোনো আপনার ভিডিও ফুটেজ থেকেও কালার নিতে পারেন সরাসরি যদি আপনি এই ড্রপারটাকে সরান তাহলে সে কিন্তু ওখানকার কালারটাই নিয়ে নিবে তো আমি আপাতত এই কালারটা রাখছি ইয়েলোইশ টাইপের কালারটা এগুলো হচ্ছে কয়েকটা ডিফল্ট প্রিসেট মতো দেওয়া আছে নিচের দিকে এগুলো হচ্ছে এক একটা বর্ডার টাইপের যে এটা টেক্সটের চারিপাশ দিয়ে একটা শেপ তৈরি করে দিবে এটা জাস্ট অনলি আউটলাইন রাখবে এটাও হচ্ছে একটা শেপ তৈরি করবে এটা একটা শেপ তো আমরা এটা নিব না আমরা আমাদের মতো করে তৈরি করতে চাই এখান থেকে চাইলে প্লাস অপশন আছে আপনি চাইলে এখান থেকে যদি লং প্রেস করেন তাহলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে তো এখন আসেন যে আমি টেক্সটের কালার যেটা দিয়েছিলাম এসে একটা কালার দিলাম তো টেক্সটের বর্ডারে আসি টেক্সটের বর্ডার কালারটা দিতে পারি হচ্ছে একটু ডার্ক কোনো কালার দিব আমি ব্ল্যাক কালার দেওয়া যেতে পারে তো এখন দেখেন এটা দিয়ে কিন্তু আপনি বর্ডারটার উইথটা ই করতে পারবেন বর্ডারের উইথ যখন জিরো পার্সেন্ট তখন বর্ডার কোনো শো করতেছে না আর আপনি যখন বর্ডার উইথ আস্তে আস্তে বাড়াবেন থ্রি পার্সেন্ট এখন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দেখেন আস্তে আস্তে এটার হচ্ছে বর্ডারটা বাড়তেছে তো আমাদের সুবিধা মতো আমরা বর্ডারটা নিয়ে নিতে পারি তারপর হচ্ছে শ্যাডো শ্যাডো তো আসলে এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু শ্যাডোটা ডিস্ট্যান্ট থাকবে এবং ওয়াইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু ডিস্ট্যান্সে থাকবে শ্যাডোটা সেটা তো আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর শ্যাডোটা রাইট সাইডে নিয়ে যাই তাহলে রাইট সাইডে শ্যাডোটা মুভ করবে দেখেন আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না আমি একটু ডার্ক কালার ব্যবহার করি তাহলে বুঝতে অসুবিধা হবে দেখেন শ্যাডোটা কিন্তু মুভ করতেছে ঠিক আমি যদি লেফট সাইডে নিয়ে যাই তাহলে শ্যাডোটা লেফট লেফটে যাবে এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে গেলে ওরকম ছিল আর ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে যদি আমি স্লাইডারগুলো একটু আপ ডাউন করি তাহলে দেখেন এটা উপরে যাচ্ছে এটা নিচের দিকে যাচ্ছে এবং আমি ব্লার দেখেন ব্লার এখন আপাতত জিরো পার্সেন্ট আছে ব্লার যদি আমি বাড়িয়ে দিই অনেক তাহলে কিন্তু এটা ভিজিবিলিটি আস্তে আস্তে কমে যাবে মানে অনেক ঘোলা হয়ে যাবে তো সুবিধা মতো আমরা ইউজ করতে পারি আচ্ছা এটা হচ্ছে লেবেল লেবেল মানে হচ্ছে এটাকে শেপ বলতেছে লেভেল বলতে এটার একটা টোটাল যে শেপস এই শেপসটার একটা আউটলাইন মানে যতটুকু আমার এরিয়া এরিয়াটা কাভার করে থাকবে এরকম একটা ব্যাপার তো এখানে দেখেন অনেকগুলো শেপস রয়েছে আমি চাইলে শেপস গুলো ব্যবহার করতে পারি আচ্ছা। তো এখন হচ্ছে আপনি যখন একটা ইফেক্ট অ্যাপ্লাই করে ফেলতেছেন তখন এখানে কিন্তু দেখেন ছোট ছোট একটা ডট শো করতেছে। লেবেলের নিচে ছোট্ট একটা ডট চিহ্ন আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি একটু অ্যানোটেট করে দেখাই। এখানে দেখেন লেবেলের নিচে ছোট্ট একটা ডট চিহ্ন শো করতেছে। শ্যাডোর নিচেও দেখেন একটা ছোট একটা ডট চিহ্ন আছে। বর্ডারের নিচেও একটা আছে। টেক্সটের নিচেও একটা ডট চিহ্ন আছে। কারণটা হচ্ছে এটাই যে আমরা ওই ইফেক্টটা অলরেডি এর মধ্যে অ্যাপ্লাই করা আছে তো আমরা যখন এটাকে কোন একটা ইফেক্টকে অফ করতে চাবো যা- যেমন ধরেন এটার শ্যাডোটা ধরেন আমি অফ করতে চাচ্ছি তো শ্যাডোটা সিলেক্ট করার পরে আমি যদি এই যে নান একটা অপশন আছে এই নান অপশনটাতে ট্যাপ করলে আমার এই শ্যাডোটা রিমুভ হয়ে যাবে আমি দেখেন এখন নান অপশনটা করে দিলাম এর শ্যাডোটা রিমুভ হয়ে গেল আচ্ছা। আপনার এখানে বেশ কিছু কালার প্যালেট আছে। কালার প্যালেট আপনি চাইলে ইউজ করতে পারেন বা আপনার সুবিধা মতো আপনি কালার নিতে পারেন। এখানে আরো কিছু কালার প্যালেট দেওয়া আছে। অ্যাটলাস্ট লাস্ট আসেন অপাসিটি opacity মানে কি? ভিজিবিলিটি কতটুকু হবে সেটা। আমি যদি ভে একেবারে ডাউন করে দিই তাহলে এর ভিজিবিলিটি জিরো হয়ে যাবে। আর যদি আমি অপাসিটিটাকে বাড়াই আস্তে, আস্তে তাহলে এর অপ বাড়তে থাকবে। এটাই হচ্ছে ব্যাপার তো টেক্সটের এই কাজগুলো তো বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের কোনো সমস্যা থাকলে বলবেন যে টেক্সটটা কিন্তু যখন আমি দেই তখন মানে এক সেকেন্ডের জন্য শেষের দিকে আসে মানে সমস্ত ভিডিওতে টেক্সটটা নিচে থাকবে এভাবে কিভাবে করা যাবে মানে এক জায়গায় তো রাখা যাবে কিভাবে বুঝতে পেরেছি সেটা আমি দেখাবো আপনি বলতে চাচ্ছেন যেমন এখানে শো করতেছে না? এটা শুধুমাত্র ওই সামান্য কিছুক্ষণের জন্য টেক্সটটা শো করে আবার চলে যাচ্ছে। চলে যাচ্ছে, জি। আমি যদি পুরো স্ক্রিন জুড়ে রাখতে চাই তাহলে কি করব? এই টেক্সটটাকে প্রথমে একেবারে আমি ড্র্যাগ করে এই যে লেফট সাইডে যে একটা অ্যারো চিহ্ন আছে এটাকে টোটাল লেফট সাইড এর সাথে লাগিয়ে দিব এবং রাইট সাইডে যে অ্যারোটা আছে এটাও রাইট সাইডের সাথে টোটালটা লাগিয়ে দেব আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এখন পুরো যত যতটুকু আমার ভিডিও ততটুকুই টেক্সটটা এই অবস্থাতেই থাকবে স্টিকারের বেলায় একই একই জিনিস না এক অ্যাভেলেবল করতে হবে স্টিকার দেখলাম থাকে না সবসময় জি জি জি আচ্ছা স্টিকার এবং ওয়াটারমার্ক দুটি কি একই জিনিস নাকি ওয়াটারমার্ক অন্যটা আচ্ছা আপনি টেক্সটে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু আপনি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারবেন কিভাবে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে যদি সেম এই জিনিসটাকে সিলেক্ট করে ধরে আপনি যদি এটার অপাসিটিটা একটু ডাউন করে দেন এই যে টোটাল যে অপাসিটি আছে হান্ড্রেড পার্সেন্ট থেকে আমি জাস্ট একটু ডাউন করে দিলাম ধরুন থার্টি এইট পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এখন কিন্তু এটাকে জাস্ট ওয়াটার মার্কের মতো লাগছে আপনি যদি ভিডিওর মাঝখানে অমন রেখে দেন এটাও কিন্তু খুব বেশি সমস্যা করবে না মানে আমি বলছিলাম যে আমাদের যে দাওয়াতুল হিকমা যে লোগোটা সেটা আমরা যদি ওয়াটারমার্ক হিসেবে রাখতে চাই পুরো ভিডিও জুড়ে আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে আপনার আমরা যেটা ফেলে আসলাম যে স্টিকারের যে অপশনটা ছিল আমি স্টিকারে যাচ্ছি যাওয়ার পরে আমি এখান থেকে একটা ইমেজ ইম্পোর্ট করব এই যে আমাদের দাওয়াতুল হিকমা ফাউন্ডেশনের যে লোগোটা সেটা আমি মোটামুটি একটু ছোট করে নিচ্ছি এবং দেখেন আমি পুরোপুরি মিডিল অ্যালাইনমেন্ট করে রাখবো এবং এটার তারপর করব কি যে আমি এটাকে একটু এডিট করে দিব এডিট করে সরি এটা তো উপস্থিত থাকার কথা হয়তো আমি যেহেতু এটার সাথে খুব বেশি ফ্যামিলিয়ার না আমাকে একটু আচ্ছা। সময় লাগবে খুঁজে বের করতে আচ্ছা আচ্ছা এটা এখানে পেতে পারি আমি হয়তো আচ্ছা নিশ্চয় ভাই এটার একটা অপশন থাকবেই আমি আগামীকালকে এটা বলে দিব ইনশাল্লাহ জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আমরা ছিলাম টেক্সটের যে ব্যাপারটাতে সেটাতে আমরা আবার ফেরত যাচ্ছি আচ্ছা আপনাদের কিন্তু শুরুতে অন্যরকম ফন্ট শো করতে পারে ঠিক আছে আমি একটা অন্য ফন্ট সিলেক্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে শুরুতে কিন্তু এমন ফন্ট নাও দেখাতে পারে আমি যেহেতু কিশোরের ফন্টটা ইনস্টল করেছি এজন্য এরকম লাগছে কিন্তু এখন দেখেন এটা কিন্তু অন্যরকম ফন্ট লাগছে আপনাদের শো এরকমই শো করতে পারে শুরুতে কিন্তু আমি একটা ফন্ট ইম্পোর্ট করে নিয়েছি আপনার ফন্ট পেয়ে যাবেন বিভিন্ন বাংলা ফন্টের সাইট আছে যেগুলো থেকে আপনার ফন্ট ডাউনলোড করতে পারবেন আর এখান থেকে একটা ব্যাপার কি যে সেটিংসের যে ব্যাপারটা এটা আমি আপনাদেরকে আরেকটু বলি এখান থেকে কিন্তু আপনার যেগুলো আপনার খুব বেশি ইউজ ইউজ হয় সেগুলো আপনি চাইলে উপরের দিকে রাখতে পারবেন এখান থেকে ড্রাগ করে এটাকে নিচে উপর নিচে করা যাবে যেগুলো দেখা গেল আমাদের যে যে গুলো খুব বেশি প্রয়োজনীয় সেগুলো আমরা উপরের দিকে রাখতে পারি যাতে আমাদের কাজ কাজের ক্ষেত্রে খুঁজে পেতে সুবিধা হয় আপনার মতো করে সাজিয়ে রাখতে পারবেন আর দেখেন এখানে আর- আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে টেক্সটের অ্যালাইনমেন্ট এই অপশনটা হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট এটা মিডিল অ্যালাইনমেন্ট দেওয়া আছে এই জন্য এটা মাঝ বরাবর রয়েছে আমি যদি লেফট অ্যালাইন দিয়ে দিই তাহলে এটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে আর যদি এটা রাইট অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিই তাহলে এটা রাইট অ্যালাইনমেন্ট হবে আপনারা হয়তো স্পষ্ট বুঝতে পারতেছেন না আমি দুই লাইনে লেখা লেখি তাহলে বুঝতে পারবেন এখন মনে হয় বুঝতে পারছেন যে লেফট অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায় আমি যদি মিডিল অ্যালাইনমেন্ট করি তাহলে লেখাগুলো মাঝ মাঝ বরাবর হবে লেফট অ্যালাইন দিলে বাম পাশ বরাবর অ্যালাইনমেন্ট হয়ে থাকবে আর যদি রাইট অ্যালাইনমেন্ট দেই তাহলে ডান পাশ বরাবর হয়ে থাকবে এখানে আছে আরেকটা অপশন সেটা হচ্ছে কি টেক্সট সাইজ যে টেক্সটের সাইজটা আমার কত বড় হবে সেটা আমি এখান থেকে ছোট বড় করতে পারবো একটা স্লাইডার দেওয়া আছে আপনি চাইলে এটা হচ্ছে gap between two letters towards আচ্ছা এটা হচ্ছে আমাদের দুইটা ওয়ার্ডের মাঝে কতটুকু ডিস্টেন্ট হবে সেটা আমরা এখান থেকে চাইলে বাড়াতে কমাতে পারবো আর এটা হচ্ছে গ্যাপ বিটুইন টু লাইনস আমি যদি এটা বাড়াই তাহলে দুই লাইনের মাঝে কতটুকু গ্যাপ বাড়বে কিংবা কমবে সেটা আমি এটা পরিবর্তন করতে পারবো আচ্ছা এখন আসেন এই যে সর্বশেষ যে ব্যাপ অপশনটা এটা হচ্ছে একটা অ্যানিমেশন। অ্যানিমেশনের বেসিক কিছু ট্রানজিশন দেওয়া আছে যেটা হচ্ছে ফেড। এবং এটাতে আমি আমরা টাইমারটা সিলেক্ট করতে পারবো যে কতটুকু সেকেন্ড ধরে সে এই ফেড ইনটা হবে। Fade in, fade out. তো আমাদের শুরু থেকে এটা দেখেন ইন অপশনটা এখানে চালু রয়েছে। তার মানে আমার একেবারে যখন লেখাটা শুরু হবে তখন তার ট্রা অ্যানিমেশনটা বা ট্রানজিশনটা কেমন হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে ফেড মানে একেবারে কোনো কিছুই ছিল না থেকে সেখান থেকে আস্তে, আস্তে আসবে। আমি যদি একটু সময় ডিউরেশনটা বাড়িয়ে দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন আস্তে, আস্তে এটা আসছে। যখন ভিজিবিলিটি ছিল না। আর ভিজিবিলিটি আস্তে, আস্তে আসছে। এরকম একটা ব্যাপার। তো এখানে আরো ট্রানজিশন বেশ কিছু ট্রানজিশন আছে দেখেন এটা হচ্ছে জুম ইন এটা জুম আউট এটা রাইট সাইড অ্যালাইনমেন্ট আচ্ছা এটা লেফটের দিকে আসবে তো আপনারা এগুলো জাস্ট চেক করলে বুঝতে পারবেন যে কোনটা কি অ্যানিমেশন দেওয়া আছে আমাদের সুবিধা মতো আমরা অ্যানিমেশন এখান থেকে ই করতে পারবো আবার অনেক সময় আমরা দেখে থাকি যে একটা একটা করে লেটার কিন্তু লেখা হয় বিশেষ করে বিভিন্ন কোরআনের রেসিটেশন গুলাতে আমরা দেখে থাকবো তো সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো অনেকগুলো এরকম অ্যানিমেশন দেওয়া রয়েছে আমরা প্রত্যেকটাতে ট্রাই করে করে দেখতে পারি তো আপনার কাজের সুবিধার ক্ষেত্রে এবং এখানে দেখেন যে প্রত্যেকটা প্রিভিউ কিন্তু দেওয়া আছে যে কোনটায় কেমন অ্যানিমেশন হবে প্রত্যেকটা প্রিভিউ একটা দেওয়া আছে এখানে এবং এই প্রিভিউ দেখে দেখে আপনারা কিন্তু ট্রানজিশনটা সিলেক্ট করতে পারবেন আচ্ছা এটা গেল ইন এর ক্ষেত্রে যখন আপনার টেক্সটটা আসবে স্ক্রিনে সেই সময়টা আর আপনি যদি আউট এর অপশনে মানে যখন টেক্সটটা ইনভিজিবল হয়ে যাবে মানে যেই টাইমে লেখাটা শেষ আপনি আর চাচ্ছেন না আচ্ছা দাওয়াতুল হিকমা যে প্রোফাইল পিকটা আছে, সেটা নতুন করে এডিটিং করে আমাদেরকে দেখানো হলে ভালো হতো। শাকিরা তাহা মিম আপনি বলছেন কথা আমি কথাটা ক্লিয়ার বুঝিনি। সাইফুর রহমান ভাই একটু যদি বলতেন আমাকে। আচ্ছা, তো আমি দেখি যে প্রপোজালটা আছে সেটা নতুন করে দেখলাম আচ্ছা, আমরা বুঝিনি আসলে কথাটা। প্রোফাইল পিকচার তো আমাদের আছে অলরেডি। আমরা তো আজকে ভিডিও এডিটিং করছি পিকচার এডিটিং করছি না সেটা অন্য কোর্স তো আচ্ছা আমরা ভিডিও এডিটিং এর সংশ্লিষ্ট কিছু কাজ আছে যেগুলো আমাদের পিকচার রিলেটেড কাজেও যাবে যেগুলো হয়তো আমাদের বেসিক কিছু কাজ করে আসতে হবে আমাদের পিক্সেল ল্যাব থেকে তো সেই সময় আমরা এটা দেখিয়ে দিব প্রয়োজন ইনশাল্লাহ কিছু কাজ দেখিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা, তবে অবশ্যই আমাকে স্মরণ করিয়ে দিবেন যেটা আপনারা শিখতে চান অবশ্যই স্মরণ করিয়ে দিবেন ইনশাল্লাহ তো এটা দেখেন যে এখান থেকে যে ওয়ার্ডের যে অ্যানিমেশন গুলো সেগুলো আপনারা প্রিভিউ দেখতে পারছেন। আর আউট এর ব্যাপারটা বললাম যেটা যখন স্ক্রিন থেকে ইনভিজিবল হয়ে যাবে। অর্থাৎ যে টাইমটাতে লেখাগুলো ইনভিজিবল হবে সেই সময়ের অ্যানিমেশনটা কেমন হবে সেটা হচ্ছে আউট অপশনটার কাজ। আর ইন অপশনটার কাজ কি? যখন আপনার লেখাটা স্ক্রিনে ভিজিবল হচ্ছে। যে টাইমে আপনার লেখাটা শুরু হচ্ছে সেই সময়টার অ্যানিমেশনটা মানে লেখাটা কিভাবে স্ক্রিনে আসবে সেইটা। আর কিভাবে চলে যাবে সেটা হচ্ছে আউটের কাজ। এরপর আসুন লুপ আমি যদি একটা লুপ তৈরি করে দেই তাহলে এইটা কিন্তু এইভাবে চলতেই থাকবে এইভাবে লেখাটা চলতেই থাকবে এর ডিউরেশন আপনি কতটুকু দিতে যাচ্ছেন সেটাও করতে পারেন এবং এটার আপনি স্পিডটাও বাড়ানো কমানো করতে পারবেন এখান থেকে চাইলে অনেক টাইপের বেশ কিছু ই রয়েছে এখানে লুপ রয়েছে রাউন্ড লুপ লেফট তো এগুলো আসলে ওল্ড যেসব ভিডিও গ্রাফিক্স যেগুলো ছিল সেগুলোতে বেশি চলতো এখনকার ইয়াতে লুপ টাইপের কোনো কাজ খুব বেশি ইউজ হয় না তারপরে একান্তই যদি অনেক সময় দেখা যায় সাবস্ক্রাইব বা দাওয়াতুল হিকমা ফাউন্ডেশন শুধু এই কথাটুকু একটা কর্নারে ছোট করে দিয়ে এই যে এখন যে ট্রানজেকশনটা দেওয়া আছে এটা অনেক সময় ইউজ হয় যাতে মানুষের চোখে পড়ে একটু রেড কালার করে দিয়ে সেটাকে একটা কর্নারে দিয়ে দিয়ে দিতে পারি যে দাওয়াতুল হিকমা ফাউন্ডেশন এটা বারবার বাম করলো যেটা মানুষের চোখে ভিজিবল হবে সহজে তো আশা করছি আজকে আপনাদের টেক্সটের ব্যাপারটা টোটাল ক্লিয়ার তো আসেন পরবর্তীতে আজকে হয়তো বাকি অন্যান্য ব্যাপারগুলো নিয়ে সব বেশি আলোচনা করা যাবে না আমি বেসিক জাস্ট বলতে বলতে যাচ্ছি আগামীকালকে পরবর্তী আবার আমরা যেখান থেকে শেষ করি সেখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ এরপর আছে ফিল্টার অপশনটা ফিল্টার অপশনটা কি এটা হচ্ছে আমার ভিডিও এডিটিং এর যে ফিল্টারগুলো আমরা ইউজ করতে চাই সেটাই এখান থেকে আমি চাইলে কোনো ইফেক্ট ইউজ করতে পারি যে এখানে দেখেন যে চাইলে স্লো জুম মানে আস্তে আস্তে আচ্ছা এখানে গ্লিচ কিছু অপশন রয়েছে এখানে ফেড এর কিছু অপশন রয়েছে এগুলো ট্রানজিশন বলা যায় অনেকগুলো অপশন রয়েছে প্রচুর এগুলা আমরা পরবর্তীতে একটা, একটা করে দেখব ইনশাআল্লাহ। এবং আপনারাও বাসায় যখনই প্র্যাকটিস করবেন এগুলো আসলে একটা, একটা করে ধরে, ধরে দেখানোর মতো জিনিস না। আপনারা নিজেরা ট্রাই করে, করে দেখবেন ভিডিওর উপরে এপ্লাই করে এবং প্রত্যেকটা জিনিসেরই প্রিভিউ কিন্তু এখানে শো করতেছে। নিচের দিকে এটা অ্যাপ্লাই করলে কেমন হবে সেটার একটা প্রিভিউ কিন্তু এখানে শো করছে। এরপর আসেন ফিল্টারস এ। ফিল্টারস এ আসলে কি হবে? এখান থেকে আপনি ব্রাইট বেসিক বেসিক কিছু আপনার ডিফল্ট কিছু প্রিসেট দেওয়া রয়েছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন ওয়ার্ম ডিউ পিঙ্ক আপনি এগুলার অপাসিটি বাড়ানো কমানো করতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারেন সেটা একেবারে আপ টু ইউ সিনেম্যাটিক কিছু ফিল্টার রয়েছে এগুলোকে কালার গ্রেডিং বলে হ্যাঁ মানে আপনার কালার কম্বিনেশন কেমন হবে সেটা আপনি চাইলে এখান থেকে কিছু আপনার যেগুলো পছন্দনীয়, সেগুলো আপনি এখান থেকে ড্রপ ডাউন থেকে একটু উপরে নিয়ে যেতে পারেন, নিচে নামাতে পারেন। সেটা আপনার মতো করে আপনি সাজায় নিতে পারেন। এখন আসেন অ্যাডজাস্টের এর যে ব্যাপারটা। এটা হচ্ছে টোটালটা কাস্টমার কাস্টমাইজ একটা ব্যাপার। মানে আপনি ফিল্টার এ দেখেন বেশ কিছু প্রিসেট দেওয়া রয়েছে যেগুলো কালার গ্রেডিং এর বেসিক প্রিসেট। এগুলো হয়তো রেডিমেড কিছু জিনিসপত্র। এখন যদি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে কিছু করতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে যেটা যেগুলোতে এই যে ক্রাউন চিহ্নটা আছে এটা হচ্ছে ইউজ করতে গেলে আমাকে প্রো ইউজার হইতে হবে অর্থাৎ আমাকে পারচেজ করে নিতে হবে। আর যেগুলো এই অপশনগুলো আছে কোনো ক্রাউন আইকন নাই সেগুলো আমরা এমনিতে ফ্রিতে ইউজ করতে পারবো। তো এখানে লাইটনেস লাইটনেস মানে আপনার ভিডিওর এক্সপোজার এক্সপোজার মানে বুঝতে পারতেছেন যেটা একটা ব্রাইটনেস বলতে বোঝায় যে আমরা যা বুঝি আচ্ছা ভাই সাইফুর রহমান ভাই অনেকে আমাকে ইনবক্স করছেন যে ওই যে কোর্সের যে ব্যাপারটা আজকে আমাদের যে কোর্সটা ছিল ওইটাতে ওনারা অ্যাড হইতে পারে নাই আজকে যে তাওহিদ লেভেল 2 ছিল না জি জি জি কি ইনভেস্ট করতে আচ্ছা আপনি যে ফেসবুকে মেসেঞ্জারে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে আমার পরিচিত কিছু ভাইরা আছেন যারা হচ্ছে কোর্সটা করতে হ্যাঁ, চেয়েছিল আমি তো এই ক্লাসের পরে ইনশাআল্লাহ আমি হচ্ছে রেকর্ডিং রেকর্ডিং করে ফেলেছি তো ওটা আমি ইউটিউবে দিয়ে সবে গ্রুপের লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ তো ওটা গ্রুপে আছেন তো আমাদের না হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নিশ্চয়ই আছেন আমি তো ভাই মনে হয় থাকার কথা। না থাকলে আমি জয়েন হয়ে নিব ইনশাআল্লাহ। অসুবিধা আমি আপনাকে পার্সোনাল লিংকটা দিয়ে দিব। প্লাস আমি গ্রুপেও ঠিক দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি ইউটিউবে একটু পরে আপলোড করি আমি যে আপনার আমি ভাবছিলাম যে আপনার কাছে ওই যে আমার যে PLP টা ফাইলটা পেলে আমি ওটার একটা থামলিন তৈরি করতাম। তো এখন আমি নিজে একটা করতেছি কি বসে, বসে। করে আমি আচ্ছা। দিয়ে দিব তার মানে তো ভাই আপনি ক্লাসে অমনোযোগী। হ্যাঁ? আমি মাল্টি না, আমি মাল্টিটাস্ক করতেছি। আমাকে একসাথে অনেক কাজ করতে হয় বুঝতে পেরেছি এখন হচ্ছে আমাদের যে কন্ট্রাস্টের যে ব্যাপারটা লাইটনেস বলতে আমি বুঝিয়েছি এটা হচ্ছে ব্রাইটনেস ব্রাইটনেস মানে এটার উজ্জ্বলতা কতটুকু থাকবে কি না থাকবে সেটা ডিপেন্ড করবে আপনি চাইলে এক্সপোজার টোটাল বাড়িয়ে দিতে পারেন আপনি চাইলে ডার্ক করে ফেলতে পারেন আর এরপর আসছে কন্ট্রাস্ট কন্ট্রাস্টের কাজটা কি কন্ট্রাস্টের যে কনসেপ্ট এটা আপনাদের এর আগে যারা গ্রাফিক ডিজাইন করেছেন তারা হয়তো ওই কোর্সে আপনাদেরকে বলেছিলাম এবং আপনারা ওখান থেকে বলতে পারেন। সেম ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কন্ট্রাস্ট এর একই কনসেপ্ট যেটা ব্রাইট ব্রাইট পিক্সেলকে ব্রাইট করবে এবং ডার্ক পিক্সেলকে আরো ডার্ক করবে। আপনি যখন কন্ট্রাস্ট বাড়াবেন তখন যে অঞ্চলগুলো বেশি ডার্ক আছে সেগুলোকে আরো ডার্ক হয়ে যাবে আর যেগুলো হোয়াইট আছে সেগুলো বেশি হোয়াইট হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রাস্টের কনসেপ্ট। আর যখন আপনি কন্ট্রাস্ট কমিয়ে দিবেন তখন সব মনে হবে এক একার মানে আস্তে আস্তে ব্ল্যাক কালার গুলো ফেড হওয়া শুরু করবে হোয়াইট কালার গুলো ফেড হওয়া শুরু করবে আচ্ছা এখন আসুন ওয়ার্ম ওয়ার্ম হচ্ছে সাধারণত ওয়ার্ম কালার বলতে ইয়েলোইশ একটা কালার বোঝায় ইয়েলোইশ একটা ভাইব আর যদি ওয়ার্ম না থাকে সেক্ষেত্রে ব্লুর যে টিনটা সেটি সেটা বেশি থাকে এটা হচ্ছে ওয়ার্মথের কাজ যদি আপনি দেখা যাচ্ছে কোনো ভিডিওই বেশি ইয়েলোইশ লাগছে আপনার কাছে যে না এটা খুব বেশি হলুদ হলুদ লাগতেছে আমার কাছে তাহলে সেক্ষেত্রে আপনারা ওয়ার্মটা একটু কমায় দিবেন তাহলে দেখবেন যে এটা ব্লুইশ হয়ে যাবে মানে সেই হলুদ ভাবটা চলে যাবে আর যদি মনে হয় যে না বেশি এরকম বেশি ব্লুইশ হয়ে গেছে তাহলে আপনারা এটা ওয়ার্মটা একটু বাড়িয়ে দিবেন তাহলে সেটা ব্যালেন্স হয়ে যাবে এরপর আসেন টিন্ট টিন্টের ব্যাপারটা হচ্ছে গ্রিন এবং মেজেন্টা ডান সাইডে হচ্ছে গ্রিন এই মেজেন্টা আর লেফট সাইডে হচ্ছে গ্রিন টিন্টের হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে এই সাইডে গ্রিন এই সাইডে মেজেন্টা আপনি যখন এই সাইডে বা বাড়াবেন তখন মেজেন্টা কালারের প্রভাব দেখতে পারবেন আপনার ভিডিওর মধ্যে আর যখন আপনি লেফট সাইডে সরাবেন এটা হচ্ছে গ্রিন কালারের বেশি একটা ইফেক্ট দেখতে পাবেন তো এগুলো খুব স্লাইডলি ইউজ হয় যেমন ধরেন আপনার কোনো শ্যুট করার ক্ষেত্রে আপনার ফেসটা ফেসের কালারগুলা যেমন মানুষের মুখের কালারগুলা যেমন একটু লাল লাল ভাব হয় সেগুলো যখন খুব বেশি ভিজিবল হয় না তখন আমরা করি কি আস্তে করে একটু মেজেন্টার পরিমাণটা একটু বাড়িয়ে দেই যাতে করে মানুষের মুখের কালারগুলো একটু ন্যাচারাল লাগে ভিডিও এডিটিং মানে কিন্তু খুব বেশি ওই যে টিকটকে যেরকম করে না যে খুব বেশি হিপ হপ টাইপের বা কালারটাই নষ্ট করে ফেলে বিষয়টা কিন্তু এরকম না যারা প্রফেশনাল এডিটর তারা কখনো এরকম করে না তারা কালার গ্রেডিং গুলো খুব একেবারে ন্যাচারাল রাখার চেষ্টা করেন তো এরপর আসেন স্যাচুরেশন স্যাচুরেশন হচ্ছে কালারের পরিমাণ বাড়ানো ইনক্রিজ কালার মানে যে যে কালারটাই আছে সেই কালারের পরিমাণটা অনেক বাড়িয়ে দিবে স্যাচুরেশন যত বাড়বে সেখানে কালারের পরিমাণটাও ততটাই বাড়বে আর স্যাচুরেশন যখন পুরোটাই জিরো করে দিবেন তখন দেখেন আর কোনো কালারই নাই আচ্ছা এইচএসএল এটা তো আমরা এখন আপাতত ব্যবহার করতে পারতেছি না তারপরও যারা ইউজ করতে চান তাদের জন্য একটু বলে রাখছি সেটা হচ্ছে এইচ এস এল এইচ বলতে হচ্ছে হাইলাইট বোঝায় এসতে স্যাচুরেশনটাই বোঝাবে আর এলতে লাইটনেস এটা দিয়ে কিছু কালার গ্রেডিং এর কাজ করা যায় যেহেতু আমার এটা পারচেস করা না সেজন্য আপনাদের ব্রিফলি আমি বলতে পারলাম না এরপর আসেন ফেডের যা ব্যাপারটা আপনি যদি ফেডের স্লাইডারটা ই করেন তাহলে দেখেন কালারগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে মানে একটু স্বচ্ছন্ন এরকম মনে হচ্ছে তো ফেডের কাজটা হচ্ছে এরকম হাইলাইটটা হচ্ছে আপনার হাইলাইটটা বাড়াবে। হাইলাইট বলতে আমরা কিন্তু এটা বুঝি যেটা খুব বেশি ব্রাইট এবং খুব বেশি ডার্কের মাঝামাঝি যে কালারটা। ঠিক আছে? সেটাকে হাইলাইট বলে। যে সেটা শ্যাডো না, যেটা খুব বেশি একেবারে ই হয়ে আছে। মানে কি বলবো? বেশি ভিজিবল সেটাও না। আর খুব বেশি যে ডার্ক হয়ে আছে সেরকমও না। হাইলাইট বলতে আপনার মিড টোন গুলা আস্তে, আস্তে বাড়াবে। এরপর আসুন শ্যাডো শ্যাডো গুলাতে আপনি যদি শ্যাডো বাড়ান তাহলে শ্যাডোর কালারটা দেখেন ফেড হয়ে যাচ্ছে আর আপনি পাশে বাড়ালে শ্যাডো গুলো আরো ডার্ক হয়ে যাবে আচ্ছা কালারে আসলে আপনি কালারগুলো কিন্তু একটু এডিট করতে পারবেন যে আপনার হাইলাইটস কালারটা কি হবে এবং শ্যাডো কালার কি হবে আপনি যদি শ্যাডো কালার অন্য কোনো কালার ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি শ্যাডো কালার চেঞ্জ করতে পারবেন যেমন দেখেন আমি এখন ব্লু কালার ব্যবহার করলাম তো শ্যাডোর কালারটা অনেক ব্লু ইস হয়ে গেছে আবার আমি নান করে দিলাম এই যে নেগে এই যে সার্কেলের মধ্যে একটা রেড ক্রস এটাকে দ্বারা বোঝে নান মানে কোনো কিছুই না এরকম আর কি এরপর আসেন হিউ হিউ দ্বারা বোঝা হচ্ছে কালার গুলাকে চেঞ্জ করবে হিউ গুলা যত আপনি স্লাইডার এদিক সেদিক করবেন তত দেখবেন যে কালার ভেরিয়েন্ট আসছে এক এক জায়গার কালার এক এক রকম হয়ে যাচ্ছে আচ্ছা এরপর আসেন ভিগনিয়েট লিগনিয়েট হচ্ছে চারিপাশ থেকে একটা ডার্ক একটা মানে, কালার নিয়ে চলে আসবে চারিপাশ থেকে একটা ডার্ক একটা সার্কেল মতো তৈরি করবে যেটা মাঝখানে শুধুমাত্র ফোকাস করবে অর্থাৎ আমার যে মেইন যে ফোকাস পয়েন্ট যে অবজেক্টটা সেটাকে বেশি ফোকাস করবে শার্পেন হচ্ছে বেশি শার্প করবে আপনার প্রত্যেকটা পিকজিলকে আপনি যখন শার্পনেস বাড়িয়ে দেবেন তখন পিক্সেলগুলো বেশি শার্প দেখাবে আর গ্রিন মানে হচ্ছে এর মধ্যে কিছু নয়েজ তৈরি করবে আর ফিল্ম গ্রেন মানে পুরাতন ছবির মধ্যে যেমন ই দেখা যায় কিছু নয়েজ দেখা যায় নয়েজ বলতে ছোট ছোট ছোট ছোট ছোট ছোট ডট ডট ডট এইগুলা আর আমি এখানে দেখেন রিসেট অ্যাডজাস্ট এই যে একটা অপশন দিয়েছে রিসেট আমি যদি এটাতে ট্যাপ করি এটাতে কিন্তু আপনি রিসেট করে ফেলতে পারবেন অর্থাৎ আগের অবস্থানে যেতে পারবেন আর এটাতে যদি আমি ট্যাপ করি তাহলে আগের অবস্থান কেমন ছিল আর পরে কেমন হয়েছে সেটা আমি দেখতে পারবো আচ্ছা। আর এখানে এই যে দুইটা স্লাইডার আছে এটা একটা আন্ডু একটা রিডু যেমন আমি একটা কালার ফিল্টার করার পরে আমি কিন্তু আন্ডু করলাম। মানে হচ্ছে আমি আবার আগের অবস্থায় ফেরত আসছি। কিন্তু আমি চাচ্ছি যে না আমার যে অ্যাডজাস্টমেন্ট এতক্ষণ ধরে করলাম সেটা আমি আবার এটার উপরে অ্যাপ্লাই করব। তাহলে রিডু অপশন ট্যাপ করি। দেখেন আবার আগের মতো হয়ে গিয়েছে। আপনি এটা থেকে আন্ডু রিডু করতে পারবেন। কোনো একটা কাজ ভুল হয়ে গেলে আপনি আন্ডু করে আবার আগের অবস্থায় ফেরত যেতে পারেন। আচ্ছা ফিল্টার এরপরে হচ্ছে পিআইপি পিআইপি বলতে বোঝায় হচ্ছে আপনি একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও ই করবেন সেটা যে এমন নিচের লেয়ার ছিল এই ভিডিওটা তার উপর আমি চাচ্ছি এই ভিডিওটা থাকবে তো এটার কাজ হচ্ছে পিআইপি এর কাজ তো আজকে আর খুব বেশি লেন্দি করব না বাকি টুলস গুলা আমরা আগামীকালকে দেখবো ইনশাল্লাহ আজকে আমরা পিআইপি পর্যন্ত দেখেছি এর মধ্যে আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলতে পারেন আর অবশ্যই আপনাদের কনফিউশনের কথা আমাকে জানাবেন আর কোর্স চলাকালীন সময় প্রতিদিন যে কাজগুলো দেখানো হবে আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন জি বলতে পারেন ইনশাল্লাহ জি আপনারা চাইলে সবাই ওই যে কি বলে ওই যে একটা যেহেতু অ্যাড টাইট যাতে না আসে ইন শর্টের আবার শর্ট করে মধ্যে কত টাকা ছিল যেন প্রথম অপশনটা এক বছরের জন্য আমি আচ্ছা আমি দেখতে আমাকে ডলারে দেখাচ্ছে জন্য বলতেছি আচ্ছা এক বছরের জন্য আমার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পঁচিশশো টাকা মেবি আমি একটু দেখছি না সেটা সারা জীবন নাকি আচ্ছা, যেটা হচ্ছে পঁচিশশো টাকা ওয়ান টাইম হ্যাঁ তো আপনারা কাজ করতে পারেন আপনারা যারা মানে সিরিয়াস আছেন আপনারা ওটা কিনে ফেলতে পারেন আমরা আমাদের দাওয়াতুল হিকমার পক্ষ থেকে সেটা আপনাদেরকে দিয়ে দেবেন সেটা আপনার এক বছরের যেটা অপশন সেটা আপনারা করতে পারেন চারশো পঁচিশ টাকা বুঝছেন এটা করে যারা ক্রয় করেছেন আমাকে জানিয়ে দেবেন আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আপনার ওই যে অ্যাড আসবে ভিডিও আসবে এসব আসবে না এক বছরের জন্য আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ এটা করতে পারেন করে আমাকে জানাবেন ট্যাক্স দিয়ে জানাবেন যে আপনি পারচেস করেছেন তারপরে আমি এটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ হ্যাঁ আর যে আমরা ক্লাস একটু ছোট রাখবো যেহেতু সবাই ব্যস্ত আমি ব্যস্ত হয়ে গেছি আপনারা সবাই তো যেন এক ঘন্টার বেশি ক্লাস করবো না আমরা আর কালকে একই সময় ক্লাস হবে আমাকে যেন বারবার মনে করে না দিতে হয় আজকে দেখছি একজন অনুপস্থিত আছেন তো ঠিক আছে অসুবিধা আমরা রেকর্ড করছি রেকর্ডিং দিয়ে দেবো কিন্তু আমি আগেই বলেছিলাম যে ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে হ্যাঁ যারা সিরিয়াস তারাই করবেন যারা উপস্থিত থাকতে পারবেন না মনে করেছেন তাদেরকে না আসাটাই ভালো হবে যেহেতু আমরা এখানে অনেক সময় দিতে হবে আমাদের তাই না তো এটা দেখছি একজন আসেননি তো ঠিক আছে আমি ওনার সাথে যোগাযোগ করে দেখছি কি অবস্থা তো আর আচ্ছা আর কেউ আসার কথা ছিল নাকি আমাদের তারিফ আলম ভাই আছেন নুর ইসলাম ভাই আছেন মার্জুকুর রহমান ভাই তো আছেন জি ওকে ঠিক আছে তো আমার মনে আজকে এতটুকুই থাকি বলেন স্যার ভাই জি ঠিক আছে ইনশাল্লাহ তাহলে তবে অবশ্যই ভাই যারা যারা সিরিয়াস অবশ্যই আপনারা কোন বাসায় প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু আসলে আপনারা আয়ত্ত করতে পারবেন না অনেকগুলো টুলস এর কথা বলেছি এবং আরো সামনে অনেকগুলো টুলস আসবে আমি কিন্তু শর্ট আকারে ব্রিফ দিতে দিয়ে দিয়ে চলে যাব আপনাদেরকে ডিপলি যদি ওইভাবে চলতে হয় তাহলে কিন্তু অনেক মানে বেসিকের উপরেই দেখা যাচ্ছে পাঁচটা ক্লাস হয়ে যাবে তো এই জন্য আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন যাতে দ্রুত আপনাদের অ্যাপটা আয়ত্তে চলে আসে এবং আমাদের সেটার উপর আপনি পরীক্ষা নেবেন এবং সবাইকে একটা কাজ জমা প্রজেক্ট জমা দিতে হবে সেটা হচ্ছে যে আমরা যে আমাদের ইউটিউবে যে এরকম একটা ভিডিও আপলোড করি যেমন একজন শায়কের উত্তর একটা অডিও ক্যামেরা ভিডিও হিসেবে কনভার্ট করে আমাদের লোগো লাগিয়ে একটি ট্যাক্স আকারে দিয়েছে আর ছবি দিয়ে প্রয়োজনে একটি সম্পূর্ণ ভিডিও যেখানে বিভিন্ন অ্যানিমেশন থাকবে ফেসবুকে অ্যানিমেশন থাকবে ঠিক ওভাবে একটি ভিডিও সবাইকে একটা করে তৈরি করতে হবে এবং সেটা কোয়ালিটি হাই কোয়ালিটি হয়েছে কিনা বা গ্রহণযোগ্য কিনা সেটা আমাদের ইয়াসি আরাফাত ভাই নির্ধারণ করবেন সেটা হচ্ছে আলটিমেট গোল কারণ আমি আমি চাচ্ছি যে আপনারা সবাই আমাদের চ্যানেলের জন্য এডিটিং শুরু করেন হ্যাঁ সেটা আমরা সেটা ভালো হবে যেহেতু আমাদের মানুষজন কম এ ব্যাপারে আমরা অনেক স্ট্রাগল করছি তো সেটাই আপনাদের কাজ হবে যে আমরা ঠিক অনুরূপ যে আপনারা তো জানেন কিরকম ভিডিও হয় আপনাদের সবার কাছে লিঙ্কগুলো আছে আমাদের চ্যানেল লিঙ্কটা আছে ওইরকম অনুকূল একটা ভিডিও আপনাদের তৈরি করতে হবে তবে ভাই আপনার হোমওয়ার্ক থাকবে হচ্ছে আমি যে গুলো সম্পর্কে বলেছি সে সম্পর্কে আমি হয়তো দু একটা কোশ্চেন করতে পারি আপনাদের দু একজনকে তো সেভাবে প্রস্তুত হয়ে অবশ্যই নেবেন ঠিক আছে তাহলে আজকে এতটুকু থাক ان شاء الله سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته